যাবে তুই ভালো কেন বাসলি ভাঙবি যদি আমার মন স্বপ্ন কেন দেখাইলি ও যদি যাবি তুই ভালো কেন বাসলি ভাঙবি যদি আমার মন স্বপ্ন কেন দেখালি তোর ভালোবাসা আমার দুঃখ শুধু জীবনে তুইও কাঁদবি ঠিকই গোপনে তুইও কাঁদবি ঠিকই কি গোপনে এনে বেঁচে আছি তবু তোরে যায় না ভোলা ওরে ও পাশানি মুখে হাসি বুকে কান্না এ নিয়ে বেঁচে আছি তবু তোরে যায় না ভোলা ওরে ও পাশানি ধোকা দিয়া পাইবি না তুই এক ফুটা সুখ জীবনে তুইও কাঁদবি ঠিকই গোপনে তুইও কাঁদবি ঠিকই গোপনে তুইও কাঁদবি ঠিকই গোপনে তুইও কাঁদবি ঠিকই গোপনে সাথে দিল শুধু যন্ত্রণা বল না রে তুই ভুলে আমায় পেলি কিনা সান্ত্বনা ভালোবাসার এই খেলাতে দিল শুধু যন্ত্রণা বল না রে তুই ভুলে আমায় পেলি কিনা সান্ত্বনা বুকের ভেতরে এত জ্বালা সয়নারে আর পরানে তুইও কাঁদবি ঠিকই গোপনে তুইও কাঁদবি ঠিকই গোপনে তুইও কাঁদবি ঠিকই গোপনে তুইও কাঁদবি ঠিকই গোপনে